হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিয়ে তুমি দয়াময় ক্ষমা করে দিও তোমরা ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বাস বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর ভাস বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মরে কবর তোমরা আবার যাবে বলে রাখবে না জানি কোনো কবর পড়বে কি বলে আমার কথা ফেলবে কি অসুরু কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিতর হয়ে পরে রবে আদার কবরে আলো দেহ নাহি কবু জালবে ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিতল হয়ে পরে রবে আদার কবরে আলোর পদে কেহ নাহি কবু জালবে থাকবে না কে আমার পাশে কাটাবো কাকি রাত্রি দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন